আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আছি আপনাদের মাঝে আমাদের একটা ইভেন্ট চলে আসছে আবারও নতুন করে সেই ইভেন্টটা হলো প্যাকেসাস এবং রাইডার ড্রাগন রাইডার অ্যানিমেশন ইন্ট্রোর পরে আমরা আবার চলে আসব ইন্ট্রো শুরু হয়ে যাক Bring him from the yard. বছর পরে চলে আসলাম আমরা ভিডিওতে যাই হোক আমরা আমাদের ইভেন্ট যেটা আছে সেটাতে আবার বেগে চলে যাই সেটা হলো আমাদের ক্যারেক্টার চেঞ্জ করব না আমরা এবারও কোনো ট্রিক্স ইউজ করব না সো আমরা ইভেন্টে চলে যাই সরাসরি ফেডারেলের ইভেন্ট ও মাই গড কি অ্যানিমেশন ছিল ফেডারাল ইলেকট্রিশিয়ান বান্ডেল আর একটা বোম স্কিন আমরা প্রথমে দুইটা জিনিস রিমুভ করব সেটা আমি রিমুভ করে দিলাম দুইটা গান স্ক্রিন ওকে দেই আমরা আমাদের স্পিন কি শুরু করব স্পিনটা শুরু করে দিচ্ছি নয়ডা বন্ডের স্পিন ডাউন রিমেন এগিন দিয়ে কি পাবো আমরা প্রথমে আমরা পারলাম প্যারাসুটের স্কিন পর আবার আমরা উনিশ ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি আমরা এবার কি পাবো ও মাই গড পেয়ে গেলাম কংগ্রেচুলেশন রেয়ার আইটেম একটা গ্রেনেড স্কিন ওকে আমরা আবারও চলে যাই ভিডিওতে তো এখন আমরা আবারও স্পিন করব তো স্পিনটা উনচল্লিশ ডায়মন্ডের হ্যাঁ আমরা এবার একটা লুট বক্স পেয়েছি এখন আমরা উনসত্তর ডায়মন্ডের আরেকটা স্পিন করব স্পিনটা দিয়ে দিলাম স্পিনটা স্পিন একটা রেয়ার আইটেম পেলাম প্যান মেয়েদের প্যান ওকে নিরানব্বই স্পিন এবার আমরা কি পাবো স্পিনটা মারবো কিছুক্ষণ হ্যাঁ এবার আমরা পালাম একটা ফ্রাগনেন্স একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন ডায়মন্ড রয়্যাল বাউচার একশো নিরানব্বই স্পিনের আমি জানি কস্টিউমটাই পাবো মেয়ে কস্টিউমটা আর আমাদেরকে না তো ভালোবাসা দেয় না না ভালোবাসা ফুরিয়ে দেয় চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে নিতে হলো তো আমরা পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেয়ার আইটেম ওপেন করে দিই গ্রুপ অ্যানিমিশন ইকিউ ইকিউব হয়ে গেল আজকের মতো আমরা ভিডিও এই পর্যন্তই রেখে দিলাম আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন বাজিয়ে দিবেন বড় ভাই গেমিংকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ guys let's go our everything thank you for watching this video